আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি Shahad Mahmud Hridoy formation Hridoy YouTube channel আজকে কথা বলবো আমাদের সামনে একটা প্রতিষ্ঠান নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান যেটা অনলাইন অনলাইনে একটা বড় একটা প্ল্যাটফর্ম শিক্ষা প্রতিষ্ঠানের প্ল্যাটফর্ম সো ওরা অনেকটা মানুষকে অনেক কিছু ওখান থেকে অনেক কিছু মানুষ শিকার শিকার আগ্রহী থাকে প্লাস শিখেও অনেক কিছু টেন স্কুল নিয়ে অনেক ঘাড়াঘাড়ি হচ্ছে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক সমালোচনা আলোচনা সমালোচনা হচ্ছে সো এই জন্য আমি ওটাকে দেখলাম যে দেখি এটা আসলে কি সো আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম ওখানে দেখলাম যে মানে ওরা শিক্ষা বদলে ওরা শিক্ষা দিচ্ছে ঠিকই কিন্তু তার পাশাপাশি ওরা যেগুলো করতেছে আসলে এগুলা একজন শিক্ষক একজন টিচার তার শিক্ষার্থী বা স্টুডেন্টকে এগুলো শেখানো অতটুক অতটুক ভালো বলে আমি মনে করি না আসলে আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে ভিডিওগুলো আগে চলেন ভিডিওগুলো দেখে আসি তারপরে আমি আপনাদের বিস্তারিত কথা বলবো পর্দা ইসলামের একটি ফরজ বিধান টেন মিনিট স্কুল এই বিধানকেও অবমাননা করেছে ঘুরিয়ে পেঁচিয়ে দাবি করেছে পর্দা করা দরকার নেই মেয়েরাও ছেলেদের মতো জিন্স টি শার্ট পরতেই পারে অথচ আল্লাহ তাহালা পর্দার বিধানকে ফরজ করেছেন তিনি বলেন হে নবী আপনি আপনার স্ত্রীগণকে কন্যাগণকে ও মুমিনদের নারীগণকে বলুন তারা যেন তাদের চাদরের প্রিয় অংশ নিজেদের উপর টেনে দেয় সুরা আহজাব আয়াত উনষাট নারী ও পুরুষের একই রকম পোশাক পরার ব্যাপারে ইসলামে নিষেধাজ্ঞা আছে রসুল্লাহ সাল্লাহ বলেছেন আল্লাহ তাআলা সেই সব মহিলাদের উপর অভিশাপ দিয়েছেন যারা পুরুষের বেশ ধারণ করে এবং সে সকল পুরুষদের উপর অভিশাপ দিয়েছেন যারা মহিলাদের বেশ ধারণ করে বুখারি হাদিস নম্বর চার চারশো উনত্রিশ আমাদের মা বাবাদের লক্ষ্য করে টেন মিনিট স্কুল প্রচার করছে রাতের বেলা মেয়েদের বাইরে সময় কাটাতে না দেয়া অন্যায় দেখলাম ছেলেদের সাথে ঘোরাফেরা করছে এ ধরনের সাত কথা বলার লোকের অভাব হবে না এদের কথা যদি আপনি কান দেন তাহলে কখনোই আপনার ছেলেকে মেয়েকে ইন্সপায়ার করতে পারবেন না তোমার চাইতে পারা উচিত তুমি যদি ফ্রেন্ডের সাথে রাত্রে স্লিপ ওভার করতে চাও তোমার এটা করতে পারা উচিত তুমি যদি ফ্রেন্ডের সাথে রাত্রে স্লিপ ওভার করতে চাও তোমার এটা করতে পারা উচিত তারা বলছে ছেলে বন্ধুদের সাথে মেয়েদেরকে দূরে কোথাও ঘুরতে যেতে না দেয়া পিতামাতার অপরাধ অথচ আল্লাহ সুবাহ মুমিন নারীদের আদেশ করেছেন যে আর তোমরা গৃহে অবস্থান করো এবং জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না সুরা আহজাব আয়াত তেত্রিশ নারীকে সুরক্ষিত রাখার জন্য ইসলাম সফরে নারীর সাথে একজন মাহারাম পুরুষ যেমন বাবা সাবালক সন্তান নিজ ভাই স্বামী এমন লোকদের থাকা ওয়াজিব বা বাধ্যতামূলক করেছে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই অবশ্যই কোনো নারী মাহারাম ছাড়া সফর করবে না শহীদ বুখারি ফাতহুল বাড়ি হাদিস নম্বর তিন হাজার ছয় গত কয়েক বছরে বাংলাদেশে অনেক সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি এবং কথিত প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব তৈরি হয়েছে বাইরে থেকে দেখে তাদের কার্যক্রম যতটা নির্দোষ মনে হয় বাস্তবে আসলে তা নয় তাদের অনেকেই বিষাক্ত এবং বিপজ্জনক ধ্যান ধারণা আমাদের সমাজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আর এ কাজে তারা ঢাল হিসেবে ব্যবহার করছে শিক্ষা বিনোদন কিংবা সচেতনতার মতো নিরীহ স্লোগান এর মধ্যে অনেক কিছুই সরাসরি ইসলামী মূল্যবোধের বিপরীত এসব অপকর্মের মাধ্যমে তারা আমাদের সমাজের মূল্যবোধ ও নৈতিকতাকে আঘাত করছে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ এগুলোর সংজ্ঞা বদলে দিয়ে আমাদের দেশে তারা পশ্চিমা ধাঁচে অবক্ষয় ও অনৈতিকতাকে চালু করতে চান রবি টেন মিনিট স্কুল একটি জনপ্রিয় অনলাইন শিক্ষাদান প্ল্যাটফর্ম প্রথম শ্রেণী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে ভিডিও বানায় তারা এ পর্যন্ত ভালো ছিল এবং ভালোই থাকত কিন্তু পড়াশোনা শেখানোর পাশাপাশি তারা সুকৌশলে প্রশ্নবিদ্ধ আরও অনেক কিছু শেখানোর কাজ শুরু করেছে বেশ কিছুদিন ধরে সামির মুন্তাজির টেন মিনিট স্কুলের অন্যতম একজন শিক্ষক সমকামিতার প্রচারণা চালিয়ে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন কিছুদিন আগে আর সেখানে কমেন্ট করে তার এই মনোভাবকে সমর্থন দিয়েছেন সাকিব বিন রশিদ তিনি টেন মিনিট স্কুলের প্রধান শিক্ষকদের একজন অথচ সমকামিতা ইসলাম ও আমাদের সমাজে একটি জঘন্য পাপ হিসেবে চিহ্নিত আল্লাহ তাহালা বলেন আর আমি লুতকে নবুয়াদ দান করে পাঠিয়েছিলাম যখন তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন তোমরা কি এমন অশ্লীল ও কুকর্ম করছো যা তোমাদের আগে বিশ্বে আর কোনো জাতি করেনি নিঃসন্দেহে তোমরা নারীদের পরিবর্তে পুরুষদের দিয়ে তোমাদের যৌন ইচ্ছা নিবারণ করে নিচ্ছ প্রকৃতপক্ষে তোমরা হলে সীমালঙ্ঘনকারী সম্প্রদায় আর আমাদের প্রাণপ্রিয় রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি অভিশপ্ত যে পশুর সাথে যৌন মিলন করে এবং তার উপর আল্লাহর গজ করুক যে লুত সালামের সম্প্রদায়ের লোকদের মতো কাজ করে এই কথা তিনি পরপর তিনবার উচ্চারণ করেছেন সুনানে আহমদ শুধু সমকামিতাই নয় কিশোর কিশোরীদের মাঝে সেক্স এডুকেশনের নামে অশ্লীলতা ও যৌনতার প্রচারণাও চালাচ্ছে টেন মিনিট স্কুলের শিক্ষকেরা একটা এরিয়া নিয়ে আজকে একটু কথাবার্তা বলি which is uh, sex education right before I had access to pornography I was very curious যে ঘটনা হচ্ছে জনি সিনস আমার শিখেছে আমি তারা এমন কিছু বিষয় এমন কৌশলে কিশোর কিশোরীদের সামনে উপস্থাপন করছে যা যে কোনো সুস্থ স্বাভাবিক সমাজে একেবারেই অগ্রহণযোগ্য অথচ আল্লাহ সুবাহ অপরভাবে অশ্লীলতার প্রচার প্রসারকে নিষিদ্ধ করেছেন তিনি বলেন যারা ইমানদারদের মধ্যে অশ্লীলতার প্রসার পছন্দ করে তাদের জন্য ইহকাল ও পরকালে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ জানেন তোমরা জানো না সুরানুর আয়াত উনিশ কনসেন্ট বা সম্মতির আড়ালে ছাত্রছাত্রীদের ব্যবচারের লাইসেন্স দিচ্ছে টেন মিনিট স্কুল কাজ যদি আপনি কনসেন্ট সহকারে করেন তাহলে এটা আপনার জীবনের সুন্দরতম মুহূর্তগুলোর একটা হতে পারে আর যদি কনসেন্ট ছাড়া করেন তাহলে সেটাই পৃথিবীর জঘন্যতম অপরাধ ধর্ষণ অর্থাৎ জিজ্ঞেস করতেই হবে তারা বলতে চাইছে শারীরিক সম্পর্ক করতে হলে কেবল সম্মতি থাকলেই চলবে বিয়ে করতেই হবে এমন কোনো কথা নেই সেই সাথে বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসা ভ্যালেন্টাইন্স ডে পালনের মতো নোংরামিকেও উৎসাহ দিচ্ছে তারা লোকে কি বলবে ভেবে নিজের ভ্যালেন্টাইন্স ডে প্ল্যান ক্যান্সেল করছেন তাহলে শুনুন বছরের অল্প কয়েকটা দিন আমাদের একটু উৎসব করার একটু ফুর্তি করার একটা আমেজ থাকে আমরা সেজে গুজে বের হই অনেক আনন্দ করি খাওয়া দাওয়া করি ঘুরে বেড়াই এর মধ্যেও যদি এই টাইপের আতেল লোকজন পাগলা দিতে থাকে তাহলে কি আর সহ্য হয় নাই বলেন সুতরাং এই সকল লোককে কি বলবে সেগুলো চিন্তা না করে stick with your Valentine's plan আপনার বন্ধু আপনার বান্ধবী আপনার বয়ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড আপনার জাস্ট ফ্রেন্ডস আপনার ওনলি ফ্রেন্ডস যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে ঘুরতে যান বন্ধুরা মিলে ঘুরতে যান অথচ আল্লাহ তাহালা বলেছেন তোমরা ব্যভিচারের কাছেও যেও না কেননা এটা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ সুরা বনি ইসরাই আয়াত বত্রিশ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন অবিবাহিত নারী ও অবিবাহিত পুরুষ ব্যবচার করলে শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত ও এক বছরের জন্য নির্বাসন বিবাহিত নারী বিবাহিত পুরুষের সাথে ব্যবচার করলে শাস্তি একশো বেত্রাঘাত ও পাথর নিক্ষেপে হত্যা শহীদ মুসলিম হাদিস নম্বর তিন হাজার একশো নিরানব্বই স্কুলের অনৈতিকতা প্রচারের ফিরিস্তি আরও লম্বা তারা অভিভাবকদের বলছে সন্তানদের নাচ গান শেখাতে আপনার সন্তানকে খেলাধুলা নাচ গান বিতর্ক ও বিভিন্ন নিয়ে আসুন ক্লাস টেনে উঠলেই লেখাপড়ার ক্ষতি হবে ভেবে এগুলো ছাড়িয়ে দেবেন না ক্লাসরুমের বাইরেও শিক্ষা ও সৃষ্টির এক বিরাট জগৎ আছে ওকে এক্সপ্লোর করুন অথচ নাচ গান বাজনা ইসলামে হারাম রসুল্লাহ সাল্লাহ আলহি বলেছেন আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে আর তাদের মাথার উপর বাদ্যযন্ত্র ও গায়িকা রমণীদের গান বাজতে থাকবে আল্লাহ তাহলা তাদেরকে জমিনে ধসিয়ে দেবেন সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর চার হাজার বিশ ইবনে হিব্বান হাদিস নম্বর ছয় হাজার সাতশো আটান্ন এভাবেই একের পর এক পরিকল্পিতভাবে ইসলাম বিরোধী জঘন্য অশ্লীল বিষয় ছাত্রছাত্রীদের শিখিয়ে যাচ্ছে টেন মিনিট স্কুলের শিক্ষকেরা নিজেদের ইসলাম বিরোধী অবস্থান আড়াল করার জন্য তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ছলনার আশ্রয় নেয় কখনো নাসিদ শেয়ার করে কখনো সালাম দেওয়ার কথা বলে কখনো বাবা মার কোরআন বা হজ করার ছবি শেয়ার করে তারা বলে আমরা আলিম না কিন্তু পরমুহূর্তেই আবার ইসলামের ব্যাপারে বিশেষজ্ঞ মতামত দেওয়া শুরু করে কেউ তাদের নিকট ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরলে সেটাকে তারা বলে অপব্যাখ্যা শুধু তাই নয় ইসলামের কিছু ব্যাপারে সন্দেহ আছে এমন মন্তব্য করতেও তারা দ্বিধাবোধ করে না প্রিয় দর্শক এই কথিত সেলিব্রিটিরা আপাত দৃষ্টিতে নিরীহ কাজের আড়ালে কি প্রচার করছে কাজের এজেন্ডা বাস্তবায়ন করছে কেন তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কোনো শক্তি কি আছে তাদের পেছনে মিশনারি প্রফেসর বা অন্য কেউ দর্শক কি মনে হয় আপনাদের কমেন্ট করে জানাতে পারেন আপনাদের চিন্তা ভাবনা টেন মিনিট স্কুল তাদের শিক্ষকদের চারিত্রিক ও নৈতিক অবক্ষয় তাদের অপকর্মের ব্যক্তি কৌশল এবং লক্ষ্য ও উদ্দেশ্য কি ভিডিওটা দেখলেন অবশ্যই আপনারা আপনাদের কি মনে হয় সেটা আমি নিজে জানি না কিন্তু আমার একটা ইমানি দায়িত্ব বলে কথা আছে ইমান বলে আমাদের একটা মুসলমান হিসেবে একটা কথা আছে সো ইমানের ইমানের তাগিতে ইমানের দায়িত্ববোধ টক্কারতে আমি এই ভিডিওটা করলাম আসলে আমি এই ভিডিওটা আমার এই ভিডিওটা আমার কয়জনে দেখবে বা কয়জনে ভিউ করবে বা কয়জন শেয়ার করবে বা কয়জন গিয়া করবে সেটা আমি নিজেও জানি না তারপরে আমি চেষ্টা করলাম আমি ইমানের দায়িত্ব হিসেবে এটা আমি অবশ্যই এই জন্য ভিডিওটা করছি কারণ আইমিন সিদ্দিকি ভাই যেটা ওখানকার রবি টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সিদ্দিকি ভাই সো উনি ওনাকে নাকি কে জানে মানে এই বিষয় নিয়ে নাকি মানে হুমকি দিচ্ছে বা মারার মেরে ফেলার হুমকি দিচ্ছে আমি আই ডোন্ট নো আমি জানি না এটা আসলে সত্য কতটা সত্য বা কতটা মিথ্যে সেটা আমি নিজে জানি না উনি নিজে এসে লাইফে এসে বললো তো আমি যে ধারণা যে ভাই এগুলা কেন মানে আপনারা কেন এগুলা শিখাচ্ছেন বা এগুলা কেন আমরা শিক্ষা থেকে শিক্ষা শিক্ষা দিচ্ছি শিক্ষার্থীকে বলতেছে যে মানে সেক্সুয়ালি এগুলো সেক্সুয়ালি জিনিস আমি আমরা কেন শিক্ষা দিচ্ছি এগুলা এগুলো কি আসলে একজন শিক্ষক শিক্ষার্থীকে বলা এতটা গুরুত্ব এটা কি আসলে বলা এতটাই এটাকে একটা শিক্ষা দেওয়ার মতো এটা কথা একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা অনলাইন প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্ম বলতে ছোট থেকে বড় সবাই দেখে সবাই স্কুল থেকে অবশ্যই সবাই দেখে তো এই স্কুলটা যদি এগুলা শিক্ষা দেয় এগুলা শিক্ষা দেয় তাহলে তো আমাদের আমাদের কিছু বলার থাকে না অবশ্যই আমি বন্ধুদেরকে বলবো বা দর্শকদেরকে বলবো অবশ্যই এগুলো আপনারা আপনাদের কি মনে হয় সেটা আমি নিজে জানি না যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন শেয়ার দিয়ে অবশ্যই প্রতিবাদ কোনো একটা ফাইসলা হোক অবশ্যই এটার কোনো একটা হিসাব হোক আমি আইমান সিদ্দিকে বলবো ভাই আপনি যদি এটা যদি এই অনলাইন প্ল্যাটফর্ম যদি চালু রাখতে চান অবশ্যই আপনি এটাগুলো নিয়ে অবশ্যই এগুলো বর্জন করতে হবে আর অবশ্যই বর্জন করতে হবে কারণ একটা আপনাদের টেন মিনিট স্কুল একটা একটা অনলাইন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম বলতে বোঝে একটা শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো থেকে মানুষ অনেক কিছু শিখে অনেক শিকার অনেক কিছু মানুষ শিকার আগ্রহী থাকে সো প্লিজ আমি বলবো চাই আপনি আমরা চাই আপনি এগুলো নিয়ে মানুষের কাছে একটু চিন্তা ভাবনা করেন মানুষের কাছে যারা শিক্ষা দিচ্ছে মানে এই যে সব শিশু শিক্ষা দিচ্ছে আর আপনারা নিয়ে আপনি অবশ্যই কথা বলবেন এগুলো নিয়ে আপনি অবশ্যই মাথায় রাখবেন যাতে সামনে যাতে এরকম কোনো জ্ঞান না হয় আপনি তো অবশ্যই জানেন যে বাংলাদেশে কোনো ধর্মের আঘাত যদি কোনো ধর্মের আঘাত যদি হয় সেটা নিয়ে অবশ্যই মানে মানুষ কী করে স্পেশাল ইসলামের উপর যদি কোনো আঘাত হয় আমাদের ইসলাম ধর্ম ইসলাম শান্তির শান্তির ধর্ম সো ওখানে যদি কি আপনারা আঘাত করেন তাহলে তো আমরা শান্তিতে বসে থাকতে পারি না তো এগুলো বিষয় এই বিষয় নিয়ে আপনি অবশ্যই কথা বলবেন আমি আশা করি এই বিষয় নিয়ে অবশ্যই কথা বলবেন বন্ধুদেরকে বলবো অবশ্যই যারা আমার ভিডিওতে দেখবেন অবশ্যই শেয়ার করবেন শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটা অবশ্যই নেবেন সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সো আইলাইকনটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার নেক্সট ভিডিও আপনি অবশ্যই দেখতে পান সো আজকের মতো এখানে শেষ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম মালিক আমি তোমার নিকট ভুলের ক্ষমা চাই করে অনিষ্ট আমি পাপিষ্ঠ পড়েছি দ্বিধা